اللهم صل على سيدنا مولانا ও মুসলমান আপনারা জানেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি রাত্রে ইবাদত করছিলেন হঠাৎ গভীর রজনীতে আকাশের দিক থেকে একটা আলো এসে তার ঘরকে আলোকিত করে দিয়েছে আর সে আলোর মধ্য থেকে আওয়াজ আসছে আব্দুল কাদির আমি খোদা তোমার এবাদতে খুশি হয়ে গেলাম তোমার আর জীবনে এবাদত করতে হবে না মুসলমান আল্লাহর বান্দাগণ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সাথে সাথে চিন্তা করলেন যে রসুলের উপরে নামাজ নাজিল হলো যে রসুলের মাধ্যমে আমরা নামাজ পেলাম তিনি নামাজে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলেন তিনি শেষ দায় পড়ে থেকে দীর্ঘ সময় শেষ নামাজ মাফ করে দেয় আমাকে নাকি ইবাদত মাফ করে দেয় সাথে সাথে তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তৎক্ষণাৎ আলোটা চলে গেল পিছন থেকে আওয়াজ আসলো আব্দুল কাদের তোমার এলেম আজকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানি সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার এলেম নয় আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন এ মুসলমান নতুন করে দেওয়ান বাগি সাহেব আমাদেরকে শুনায় আকাশের চাঁদের মধ্যে ওনাকে দেখা দিয়েছে সুতরাং কোন নবী রসুল এত উচ্চ র্যাঙ্ক পাই নাই আরে দেওয়ানবাগি সাহেব আপনার মতো এই শয়তানের ধোকা আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ এর মাধ্যমে আমরা জেনেছি আমরা নতুন ধোকায় পড়তে রাজি না এ সমস্ত নতুন ধোকার কাহিনী আমাদেরকে শুনানোর দরকার ও মুসলমান একজন হকানি আলেমকে শয়তান এত জলদি ধোকায় আক্রান্ত করতে পারে না সাধারণ মানুষ মানুষদেরকে যত জলদি শয়তানে ধোকায় আক্রমণ করতে পারে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব কোন নতুন কথার নয় কোন নতুন স্লোগানে নয় কোন নতুন আবিষ্কৃত কথায় আমরা পা বাড়াতে রাজি নই আমাদের ওলামাই কেরাম যেভাবে কথা বলবেন আমরা সেভাবে আছি ওলামাই কেরামকে শয়তান এত জলদি পারবে না যদি এই জামানায় আমাদের ঘরের মধ্যে সামান্য মোমবাতি একটাও জ্বলে উঠে তো সেই লোক পরের দিন সকালবেলা লুঙ্গি খুলে রাস্তায় হাঁটবে আর বলবে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে এবাদত মাফ করে দিয়েছে আর ঢাকা শহরের সমস্ত বড় লোক অধিকাংশরাই তার পিছে পিছে হাঁটবে আর ওর পাওসা খাও যাবে আর বলবে মামু যেমনে কইব আমরাও এমনি আছি কথা বলেন আছে না না এরকম লোকজন এজন্য আমি বলবো মুসলমান আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ এর প্রতি শয়তানের এই ভয়ঙ্কর আক্রমণেও আব্দুল কাদির জিলানিকে ধোকায় আক্রান্ত করতে পারে নাই এজন্যই নবীজি বলেন ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি ওয়াবিদিন শিক্ষিত স্বল্প শিক্ষিত যার সাধারণ জেনারেল শিক্ষিত অথবা অফিস আদালতের শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার এই জাতীয় মানুষদেরকে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে ইমান আর আমল বাঁচানোর জন্য নিজে বুঝে সামনে অগ্রসর হবেন না শয়তান সুন্দর আকৃতিতে আপনাকে ধোকায় ফেলে দেবে মুসলমান হকানি ওলামাই কেরাম জামহর ওলামাই কেরাম যুগ যুগের আলম ওলামা যেভাবে আছেন যেদিকে আছেন আমরাও সেদিকে আছি জিন্দাবাদ